Surah Ash-Shams بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু In the name of Allah, most gracious, most merciful. والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها শপথ সূর্যের ও তার কিরণের শপথ চন্দ্রের যখন তা সূর্যের পশ্চাতে আসে শপথ দিবসে যখন সে সূর্যকে প্রখুরভাবে প্রকাশ করে শপথ রাত্রি যখন সে সূর্যকে আচ্ছাদিত করে শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন তার by the sun and his brightness and the moon when it follows it and the day when it shows up it sun's brightness and the night when it covers it up and the heaven and him who built it, والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها শপথ পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত করেন তার শপথ প্রাণের এবং যিনি তাদের সুবিন্যস্ত করেছেন তার অতপর তাকে তার অসৎ কর্ম ও সৎ কর্মের জ্ঞান দান করেছেন যে নিজেকে শুদ্ধ করে সেই সফল কাম হয় এবং যে নিজেকে কলুষিত করে সে ব্যর্থ মনোরোধ হয় and the earth and him who has spread it, and the human soul and him who proportioned it, then inspired it with its wickedness and its righteousness. Truly successful is he who purified it, and truly a failure is he who corrupted it. كذبت ثمود بطواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها সামুদ সম্প্রদায় অবাধ্যতা বশত মিথ্যা আরোপ করেছিল যখন তাদের সর্বাধিক হতভাগ্য ব্যক্তি তৎপর হয়ে উঠেছিল অতপর আল্লাহর রসুল তাদেরকে বলেছিলেন আল্লাহর উষ্ট্রি ও তাকে পানি পান করানোর ব্যাপারে সতর্ক থাকো অতপর ওরা তার প্রতি মিথ্যারোপ করেছিল এবং উষ্ট্রির পা কর্তন করেছিল তাদের পাপের কারণে তাদের পালনকর্তা তাদের উপর ধ্বংস নাজিল করে একাকার করে দিলেন আল্লাহ তালা এই ধ্বংসের কোন বিরূপ পরিণতির আশঙ্কা করেন না Samud denied because of their transgression. when the most wretched of them was sent forth. So the messenger of Allah said to them, It is the she-camel of Allah, so let her drink. Then they denied him, and they hamstrung her. So their Lord let loose a scourge upon them for their sin, and levelled them down altogether in destruction. And he, Allah, feared not the consequences thereof.